এ তো দেখি গোপাল ভাবছে যে আমরা ওগুলোর নাগাল পাব না যখন ওগুলোকে হাতিয়ে নেব তখন গোপালের মুখটা কেমন হবে সেটা ভাবতেই যে হাসি পেয়ে যাচ্ছে তোরা তাহলে আজ রাতেই ওগুলো আনার ব্যবস্থা কর ঠিক আছে এই যে বেটারা ধরেছি তোদের আমরা কি করলাম আমরা কি করলাম সেনাপতি এ এ খুব অন্যায় বিনা দোষে কোনো লোককে তুমি এভাবে ধরতে পারো না আমার কাছে পাকা খবর আছে এই দুই বেটাই